ওয়ালাইকুম আসসালাম কি বলছেন তুই আমার চিনবি বাপ আমি আচ্ছা আমি আগে তোর একটা কথা বলি তুই কি জহরের নামাজ পড়ছিস জহরের নামাজ আমি গোসলে দিনি আজকে তখন জহর নামাজ তো পড়িয়ে নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি কাম করছিস রে বাপ তুই হ্যাঁ না ঠিক আছে নামাজ পড়া ফরজ আমি তোরে ফোন দিছি এই জন্য রে বাপ তোর কপাল খুলে যাবে কপাল খুলে যাবে হুম কেন বিয়ে হবে নাকি আমার তুই আমার সাথে কি মজা নিচ্ছিস জি না ভাইজি আপনি চিনলাম না তো একটু বলেন কি জন্য ফোন দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি জিনের বাদশা রে কিসের বাদশা জিনের বাদশা জিনের বাদশা এই দুনিয়ায় যত জিন আছে সবগুলো আমার আন্ডারেই চলে ও জিনের বাসা ফোন ফোন দিছে কি জন্য ফোন দিছেন ভাই তোর কপালটা খুলে যাবে রে বাবা কপাল খুলে যাবে আমি যে তোর কপালে বড় কিছু দেখতেছি আমার কপালে বড় কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কি রকম শুনি একটু তুই যে ঘরে থাকিস হ্যাঁ তুই যে ঘরে থাকিস জি জি সেই ঘরের ঠিক নিচে হ্যাঁ খাটের নিচে হ্যাঁ পাঁচটা স্বর্ণের কলস আছে রে বাবা আমি মানে যে আমি যে রুমে থাকি সেই রুমের পাঁচটা স্বর্ণের কলস আছে হ্যাঁ ওই কলসের ভিতরে আবার অনেক স্বর্ণের টাকাও আছে স্বর্ণের টাকা যাক তাহলে তো আমার কপাল খুলে গেল হ্যাঁ, এগুলো তোলা যাবে না হ্যাঁ যাবে অবশ্যই যাবে তুই আমার কথাগুলো যদি শুনিস হ্যাঁ হ্যাঁ তাহলে অবশ্যই তুই পাবে আচ্ছা কি রকম কথা বলেন তুই শুনি দেই এগুলো তুলতে গেলে কিছু খরচ আছে রে বাপ আরে না হ্যালো বলতেছি তুই আমার কথা শুনতে পাচ্ছিস জি ভাই শুনতে পাচ্ছি শুনতে তো পাচ্ছি এগুলো তুলতে গেলে কিছু খরচ আছে রে কি রকম খরচ পড়বে আমাদের জিনদেরকে কিছু খাওয়া দিতে হবে একটা আনুষ্ঠানিক কিছু খরচ হবে আপনাদের জিন আছে পরি নাই আছে আছে একটা পরি দেওয়া যাবে না বেয়াদবি করবি না বেয়াদবি করবি না তোর কপাল খেয়ে ফেলবি একটা পরি হইলে কি হবে কপাল খাবি সাউ যদি চিনি কোনটা কার লিগে কপা দিনের বাচ্চা গোয়া গোয়ের বাচ্চা তোর বড় দিনের বাচ্চা আমি তো থেকে আরো বড় দিনের বাচ্চা যত বলে দিন আছে আমার করি চলে কালিস কেন রে